হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আপনারা দুই সালের আগে কিভাবে ভিডিও ভাইরাল করবেন তার তিনটি গোপন এমন টিপস এই ভিডিওতে আছে যেটা আপনারা দেখে হান্ড্রেড পারসেন্ট দুই সালের আগে ভিডিও আপলোড আপলোড করে ভাইরাল করতে পারবেন তো ভাইরাল করতে হলে কী করতে হবে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা অবশ্যই থামমিল দেখে টাইটেল দেখে বুঝতে পারছেন <clears throat> দুই সালের আগে আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনাদেরকে দেখতে হবে তো আশা করি ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল আসলে ভিডিও টেনে দেখলে কিন্তু ভিডিওর মূল বা ভিডিওতে কি দেওয়া আছে সেটা কিন্তু বোঝা যায় না <clears throat> তো প্রথমে অনুরোধ করছি যদি পারেন তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা প্ল্যাটফর্মে একজন সদস্য হয়ে যাবেন মেম্বার সদস্য হয়ে যাবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু সেটার আগে ভিডিও কিভাবে ভাইরাল করবেন প্রশ্ন তো তিনটি আজকে আমি তিনটি অপশন বলে দেবো সেটা হচ্ছে আসলে ভিডিও ভাইরাল করতে যে আহামরি লাগে এরকম কিছু না তো ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে প্রথমেই ইউটিউব বিষয়ে জানতে হবে এক নাম্বার হচ্ছে ইউটিউব বিষয়ে জানতে হবে আপনি মন থেকে ডিসাইড করতে হবে যে কোন এলিটিক ভিডিওটা আপনি কোন ক্যাটাগরির ভিডিও করবেন তো সেটা আপনি ভালো করে ডিসিশন নিয়ে এসে তারপর ভিডিও আপনি বানাবেন তো ভিডিও যখন আপনি এডিট করবেন বা ভিডিও যখন ধারণ করবেন ভিডিও করার সময় আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটিফুল থাকতে হবে ভিডিওতে দম থাকতে হবে দম এখন বলবেন ভাই দম কি আসলে ভিডিওতে দম এটাই যে দর্শক যেন আপনার যে জিনিসটা আপনি তুলে ধরেন না কেন যেটাই বলেন না কেন সেটা যেন স্পষ্ট হয় এবং সেটা যেন দেখার মতো হয় এক কথায় ভিডিও দম থাকতে হবে আর ভিডিও করলেন এক কিলো ভিডিও করলেন এখন দুই নাম্বার হচ্ছে কি দুই নাম্বার হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করবেন অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন যে অন্যান্য ভিডিওটা কিভাবে তারা ট্যাগ তারপর টাইটেল ডিসক্রিপশন কিভাবে বসায় আপনারাও ঠিক এভাবে বসাবেন ট্যাগ দেওয়ার সময় অবশ্যই কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন এটা স্কিপ স্কিপ করে আপনারা ট্যাগ বসাই দিবেন অন্তত পঞ্চাশ থেকে ষাটটা ট্যাগ বসাই দিবেন টাইটেলটা সুন্দর করে দিবেন যাতে সার্চ করার সাথে সাথে আসে আর ইউটিউবে যখন আপনি ভিডিও সার্চ করেন তখন অনেকগুলো কিওয়ার্ড শো করে এই কিওয়ার্ডগুলো আপনি কপি করে যদি দেন তাহলে অসংখ্য অসংখ্য মানে অনেকটাই মানে আপনার এগুলো কাজে দিবে হান্ড্রেড পার্সেন্ট কাজে দেবে আমি বলে দিচ্ছি তো দুইটা গেল আর তিন নাম্বার হচ্ছে আপনি থামমেল আর থামমেলটা এত সুন্দর করে করবেন যাতে এটা ফুটেজটা মানে বোঝা যায় যাতে থামমেলের উপরে আপনার সব কিছু ডিপেন্ড করে তো থামবেলটা সুন্দর করে আপনি থামবেলটা এডিট করবেন এই তিন থেকে চারটা জিনিস আপনি যদি সুন্দর করে তুলে ধরতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল থেকে কেউ আটকাতে পারবে না এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর একটি কম লাইক তো অবশ্যই আশা করি পাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ